فهل عسيتم إن توليتم أن تفسدوا في الأرض وتقطعوا أرحامكم আল্লাহ পাক বলছেন সম্ভবত তোমরা ক্ষমতা ফেলে ক্ষমতার মালিক হলে তোমরা দুটি কাজ তোমরা করতে পারো এক নম্বর হলো আন্তফসিদু ফিল আরব জমিনের মধ্যে বিশৃঙ্খলা তোমরা করতে পারো দুই নম্বর হলো আত্মীয়তার বন্ধনকে ছিন্ন করতে পারো আত্মীয়তার যেই বন্ধন রয়েছে আত্মীয়তার সম্পর্ক রয়েছে রিলেটিভের যে রিলেশন যে রাইটস সেটা তোমরা ভঙ্গ করতে পারো কারণ তোমার হাতে ক্ষমতা আছে তোমার চোখে আত্মীয়কে আত্মীয় মনে হবে না প্রতিবেশীকে প্রতিবেশী মনে হবে না তোমরা ক্ষমতার অধিকারী হলে এই দুইটা কাজ তোমরা করতে পারো আল্লাহ পাক বলেন তোমরা টাকার মালিক হলে রাষ্ট্রের মালিক হলে পদের মালিক হলে এই দুইটা কাজ থেকে তোমরা নিজেদেরকে বিরত রাখবে এক নম্বর হলো বিশৃঙ্খলা সৃষ্টি করা জুলুম করা অন্যায় করা দুই নম্বর হলো আত্মীয়তার সম্পর্ককে ছিন্ন করা এই দুইটা কাজ থেকে তোমরা বিরত থাকবে আল্লাহ রব্বুল আলমিন বলেন যদি তোমরা জমিনে বিশৃঙ্খলা করো আত্মীয়তার সম্পর্ক যদি নষ্ট কর আল্লাহ স্পষ্ট করে সৌরা মুহাম্মদ আমার নবীর নামে সৌরার তেইশ নম্বর আয়াত নাজিল করে বলে দিলেন উলাইকাল্লাদিন লানাহুমুল্লাহ এই সকল ব্যক্তিদের উপর আমার আল্লাহ অভিশাপ দেয় তাদের উপর আল্লাহ রব্বুল আলমী লানত দেয় অভিশাপ দেয় তারা রহমত থেকে বঞ্চিত হয়ে যায় মানুষের ভালোবাসা থেকে বঞ্চিত হয়ে যায় মানুষের দোয়া থেকে বঞ্চিত হয়ে যায় আসমান রহমত থেকে বঞ্চিত হয়ে যায় তারা নিজে নিজে অনেক কষ্টের সম্মুখীন হয়ে যায় সুন্দরভাবে সুস্থভাবে চলাফেরা করতে অনেক বাধাগ্রস্ত হয়ে যায় কারণ তাদের উপর থেকে আল্লাহর রহমত উঠে গেছে আল্লাহ বলেন যারা ক্ষমতা পেয়ে টাকার মালিক হয়ে জমিনে বিশৃঙ্খলা করবে আত্মীয়তার বন্ধনকে ছিন্ন করবে তাদের উপর আমার আল্লাহ অভিশাপ দেয় লানত দেয় আল্লাহ বলেন ফাসম্মাহম ও আমা আবাসহ যার ফলে তারা বধির হয়ে যায় তারা কানে আর শোনে না ভালো কথা তাদের কানে আর ঢুকে না ভালো কথা ভালো উপদেশ কোরআন হাদিসের কথা তাদের কান দিয়ে আর যাবে না আল্লাহ বলেন ওয়ামা আবাসরাহম যার ফলে তারা দৃষ্টিশক্তি হারিয়ে ফেলে তারা ভালো জিনিস দেখে না ভালোকে ভালো দেখে না ভালো খারাপকে তারা নির্ণয় করতে পারে না তারা বধির হয়ে যায় তাদের চোখের পাওয়ার চোখের জ্যোতি নষ্ট হয়ে যায় কারণ তারা ক্ষমতা পাওয়ার পরে টাকা পয়সার মালিক হওয়ার পরে জমিনা বিশৃঙ্খলা করেছে দুই নম্বর আত্মীয়তার সম্পর্ককে চিহ্ন করেছে জোরে বলুন না ওজুবিল্লা বাইর আমার বন্ধুরা আমার আত্মীয়তার বন্ধন এটা আল্লাহর এক মহা বিশেষ রহমত নিয়ামত এই আত্মীয়তার বন্ধনে মানুষ পৃথিবীতে সুখের বাস করতে পারে যদি আত্মীয়তার বন্ধন ঠিক থাকে ওই সমস্ত মানুষের উপর আল্লাহর রহম থাকে বিপদে আল্লাহ রব্বুল আলমিন কুদরতিভাবে সাহায্য করেন তারা একে অপরের ভালোবাসা পায় একে অপরের দুঃখে ধুকে হয় সুখে সুখে হয় একজনের দুঃখে আরেকজন দূরে আসে এবং আরেকজনের সুখীতে অন্যজন তারা সুখ আনন্দ অনুভব করে এজন্য আত্মীয়তার বন্ধন এটা আল্লাহর পক্ষ থেকে একটা বড় মহান আমত আল্লাহ রাবুল আলমিন সুরায় নেসার এক নম্বর আয়াতে বলেন واتقوا الله الذي تساءلون به والأرحام আল্লাহ বলেন তোমরা আল্লাহকে ভয় করো যে আল্লাহর নামে তোমরা পরস্পর যাচনা করো দুই নম্বর হলো আত্মীয়তার বন্ধন সম্পর্কে আত্মীয়তার বন্ধনকে তোমরা ভয় করো আত্মীয়তার বন্ধনকে তোমরা রক্ষা করো আল্লাহ বলে দিলেন আল্লাহ বলছেন যে তোমরা আত্মীয়তার বন্ধন কে কতটুকু রক্ষা করছো আমি আল্লাহ রব্বুল আলমিন সেই ব্যাপারে সচেতন রয়েছি জোরে বলুন না আল্লাহ একবার আমার আল্লাহ স্পষ্ট করে বলে আলাইকুম তোমরা কি মনে করছো আত্মীয়তার সম্পর্ক রাখছ না আর আমি আল্লাহর কাছে কোনো খবর নেই আমি এই ব্যাপারে আমি সচেতন রয়েছি এবং কোরআনে বহু আয়াত রয়েছে আত্মীয়তার বন্ধনকে অটুট রাখার জন্য আত্মীয়তার সম্পর্ককে ছিন্ন না করার জন্য